ছড়া বলবো লাল জুতি কাকাতুয়া ধরেছে যে বায়না তাই তার লাল পিঠে ছিল না যে বড় লাল পেরে টিয়া রং সারি চাই বন বড়া লাগড়িয়ে হলো মুখ বাড়ি বাতা বড়া পান্ডি মান কেন যায় না